কারণ ভাঙতে আছে প্রায় এই মাস দুই তোমাইতে বেশি ভাঙ্গল ভাঙতে আছে আমাগো তো মনে করেন কোনো কাজকর্ম নাই খাইতে থাকতে সব দিক দিয়ে সমস্যা আমাগো এখন এই অবস্থান ভাঙ্গল ফিরানোর জন্য আমরা একটু দাবি জানাইতে আছি কতদিন যাবত ভাঙতেছে কয়টা বার আপনাদের কতটুকু জায়গা আছে কি বলতো আমাকে মনে করেন এই সাত আটবার বার ভাঙছে মনে করেন এই আজকে কত অনেক বছর তোমার ভাঙতে আছে তাই এই দুই বছর তোমার বেশি ভাঙে গতবারও ভাঙছে বেশি এবারও বেশি ভাঙছে আর আমাকে মনে করেন কোনো স্থানই নেই সোজা কথাই আমরা তো মানুষের জমিতে থাকতে আছি এখন হ্যাঁ ও দিতে চাই না জোর করে ঘর দৌড়াইছি ঘর ভাঙছে কবে আমার ঘর ভাঙছে এই পনেরো বিশ দিনে ভাঙছি এক ঘর আর কি বের ভাঙছি ভাঙিয়া সেই পরে এই কিছুদিন এই জায়গায় সাহায্য সহযোগিতা আমরা এখন তো কিছুই পাইনি দাবি থাকবে আমাকে দাবি আছে যদি আমরা কোনো সাহায্য পাই ঘর বা জায়গা কোনো একটা স্থান যদি আমরা পাইতাম তো একটু উপকার হইতো আমাকে আমাকে এই ঘরে হাটে আরও দশ বারোটা গৃহস্থ ছিল এর একটাও নাই সবাই এক মাস ধরে বাঙ্গলেরিতে সব এমমে গেছে কত গেছে হরবরি কত গেছে হানে কত গেছে রাস্তার কুলে আমি গেছি ওই এইরমের বিভিন্ন দিকে গেছে এই এক দেড় মাস ধরে এরকম ভাঙতে আছে কারণ আমাকে তো জায়গা জমি নাই ধান চাল নেই কিছু নেই আমরা খামু কি এই ঘর বাড়ি আমরা কই যামু থাকমু কই কারণ আমরা সরকারের দ্বারা এটু দাবি আমাকে ঘর বাড়ি লইয়ে যেন থাহানার একটু পরিবেশ করিয়ে দেয় নদী বাঙ্গের অবস্থা বেশি খারাপ অনেক ভাঙ্গে এই হয়তো ওই এলাকা ওই ছিল ইহালে এই ভাঙতে ভাঙতে এই এখানে আইছে এখন এই ঘরবাড়ি কই নেবে কতেক আছে ওই রাস্তার খালের পারে রাস্তার পারে এইরকম জায়গায় আছে খুব কষ্টে আছি এই যাবত এ এই এই এক মাস কি এই যে এক দেড় মাস ধরিয়া ভাঙ্গে এই যে এই পূর্ণিমার জোড়ায় বেশি আর ভাঙছে ভাঙ্গা মানুষের অবস্থা বেশি শোষণীয় দাবি জানাই আমাকেও জান সরকার এই আর কিছু করে করবে আমাকেও সাহায্য জায়গা জমি কিছুই নাই কারণ আমরা তো সর্বহারার মতো আমাদের এলাকার সমস্যা আমরা নদী বাঙ্গুলিয়ার লোক আমাদের যে অবস্থা গরিব মানুষ আমরা কিন্তু কোথাও ঘর ভাঙ এই ঘর ভাঙ্গুলিয়া কোথাও যে যাবো সেই যাইতে পারি না আমাদের সে এখানে স্থান নাই আমরা কোন রকম নদীর পাড়ে আছি এবং আমাদের এখানে আমরা শুনছি আমাদের প্রধানমন্ত্রী সে বিভিন্ন গরিব বান্ধব বান্ধব সরকার সে বিভিন্ন লোকের আপনার সহায় সাহায্য করতেছে আমরা গরিব মানুষ আমরা যত তাড়াতাড়ি এই নদী ভাঙ্গল রোধ হয় সেইটা সেজন্য ব্যবস্থা করার তার কাছে আমাদের অনুরোধ আমরা আমাদের বাড়ি এই গ্রামেই এই আরজি কালিকাপুর এই ভবানীপুর এই গাজীপুর এই রফিয়াদি এই চার গ্রামের একটা মুখ স্থল এখান থেকে আমাকে বাড়িঘর ভাঙ্গল নিয়ে গেছে মসজিদটা শুধু আছে তাও তিনবার বদ্ধ করে আমরা ঠেক দিয়ে রাখছি এখন বাঙ্গল অবস্থাটা বেশি ভালো না প্রায় পঞ্চাশ একর সম্পত্তি নিয়ে গেছে আমাদের এলাকায় মানুষ খুব দুর্ভোগে আছে কষ্ট আছে আমরা সরকারের কাছ থেকে এই ভাঙর রোধের জন্য আমরা ব্যবস্থা চাই অতি শীঘ্রই যাতে আমরা এই বাঙ্গল রোধ থেকে মুক্তি পাইতে পারি আমাদের এখান থেকে একশো মিটার দূরে আমাদের একটা হাই স্কুল আছে একটা বাজার আছে একটা কলেজ আছে এবং আরও ইন্টার গার্ডেন আছে অনেক সম্পদ একশো মিটার দূরে গেলেই সেটা তার এখন ভাঙনের সম্মুখীনে দাঁড়াইছে আমরা এই সমস্ত সম্পদ সরকারের সম্পদ দেশীয় সম্পদ দেশের মানুষের সম্পদ রক্ষা করার জন্য সরকারের কাছে আমি আকুলভাবে আবেদন আবেদন করিতেছি অতি সন্নিকটই আমাদের এই পিছনে তিনটা বাটা আছে এই বাটা ধরিয়া মৃগন্ধ পর্যন্ত আমাদের এই জায়গাটা যদি সরকার সুব্যবস্থা গ্রহণ করি আমাদের জন্য এই বাঙর রোধের জন্য যা করা লাগে সরকার সেই ব্যবস্থা যেন আমাদের জন্য করিয়ে দেয় এটাই আমাদের শেষ প্রতিক্রিয়া একটা জিনিস সহজ বাংলা আমরা বুঝি যেটা যে আমরা আমরা আমাদের একটা প্রবাদ আছে যে ঘর পুড়ে গেলে মানুষ তবু তার থাকার জায়গাটা অন্তত থাকে ঘরটাই চলে যায় আর নদী ভাঙ্গনের মানুষের অবস্থাটা এমন এরা এদের কিন্তু টোটাল কিছু থাকে না ভেরিবাদে ভেরিবাদ যদি হয় আমাদের প্রথম দাবি এখান থেকে মিরগঞ্জ থেকে এই আরজিকাল কেবল এই পাকা পাকা রাস্তা পর্যন্ত এই পর্যন্ত একটা ভেরিবাদ হয় তাহলে আমরা সব মানুষগুলো অন্তত আর যাই হোক একটু স্বস্তি পায় একটু বেঁচে থাকার আশ্বাস পায় কেন তাহলে অন্তত তারা এই যে নদী ভাঙ্গন থেকে নদী ভাঙ্গনটা নদী ভাঙ্গনটা হবে না তাহলে তারা অন্তত যেভাবেই থাকুক তারা কিছু কিছু রোজগার করে হলেও সেখানে বসে খেতে পারবে এইটা এটাই তাদের প্রধান দাবি আমি মোহাম্মদ মিজানুর রহমান খান চার নং চাঁদপাশনা এক নং ওয়ার্ডের ইউপি সদস্য আমরা এই আরিয়াল খান নদীর ভাঙ্গলে আমরা আমাদের গ্রাম ঐতিহ্যবাহী এই ময়দানের হাট স্কুল কলেজ মাদ্রাসা বাজার সব প্রতিষ্ঠানগুলো অতি দ্রুত নদীর নদীগর্ভে বিলীন হয়ে যাইবে আমি বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি এইটা যে অতি দ্রুত পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে যেন আমাদের এই আরজিকালিকাপুর এই শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী এই আরজিকালিকাপুর মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘ দুইশো বছর আগের এই প্রাইমারি স্কুল বাজার মাদ্রাসা কলেজ এগুলো যান এইটা যেন রক্ষা করার জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে যেন আমাদের এই নদী ভাঙ্গল প্রতিরোধ একটা ব্যবস্থা করে দেয় এবং এই এলাকার এই ঐতিহ্যবাহী গ্রাম এই চারপাশে ইউনিয়ন এই ইউনিয়নটা যেন রক্ষা করে এই দাবি আমার এই আরজিকাল কবির সমস্ত জনগণের পক্ষ থেকে চারপাশের সমস্ত জনগণের পক্ষ থেকে আমি এই দাবিটা করছি বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আরজি কালিকাপুর রফিয়াদি কুমিরা পিট সাদেক খা ছোটো মিরগঞ্জ ফেরিঘাট এবং ময়দানের হাটের যে রাস্তা আরিয়াল নদীর তীরে অবস্থিত এই জায়গাসমূহ মন্ত্রী মহোদয় নিজে ভিজিট করেছেন এবং এই জায়গাগুলোর <clears throat> ভাঙ্গন প্রতিরোধে এগারোশো কোটি টাকার একটি ডিপিপি প্রণয়নের নির্দেশনা দিয়েছেন ইতিমধ্যে আমরা ডিপিপি প্রস্তুত করেছি এবং এক মাসের মধ্যে ডিপিপিটি পানি সম্পদ মন্ত্রণালয়ে